ওয়ালাইকুম সালাম আমার নাম আলিয়া বেগম আমার বয়স পাঁচ পঞ্চাশ আমি হাউস ওয়ার্ক আমি চোদ্দগ্রাম কুমিল্লা আমার এখান থেকে মাজাতুন ব্যথা আছিল এই ব্যথা আমার পায়ে তলক আছিল এখন আমি সুস্থ হয়েছি ব্যথাটা আমার ফিনফিন করে রগে যেন রক এরকম আছিল যেন রক সিজার বলে যে হাঁটতে হাঁটতাম না লাঠি লই লাঠি লই হাঁটতাম এখন আমি সুস্থ হয়েছি আমাকে লাঠি বেঁধাও কাঁদ দিতে পারি আমার এই হাঁটুতে প্রচন্ড ব্যথা করতো আমি বাথরুমে যাইতে পারতাম না বাথরুমে আমার বই লই যেত নি খা করাই দিত হিনি বউ গোসল করাই দিত গোসল টোসল করা দিব কাপড় সাপড় দিয়ে দিত ঘরের কাজ এই আনার উঠতে পারতাম না এনে করে উইতো কোনো কাজ করতে পারতাম না ওই স্যারের উপর বসে লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাম লাগে নামাজ পড়তে সমস্যা স্যারে স্যারে হইসি নামাজ করছি অনেক কান্দাকাটি করছি এই ব্যথার জন্য দিনেও কান্দাকাটি করছি এক সপ্তাহের মধ্যে আমার আনি ভর্তি করা হয়েছে দেখেছি আরও সাতজন ডাক্তার দেখেছি আরও দুই বছর আগের কথা হিনে ধরে নাও হিনে হয় নয় আবার একটু একটু সুস্থ হয়েছিল সুস্থর পরে ইনে আবার দুই বছর পরে ব্যথা চলে গেছে এই ব্যথা আমার রক্সি সিজার গে তো এবারে ইনে সাত দিনের দিন আর এনে এই ব্যথাটা আমি এ পর্যন্ত তিন বছর বহন করতে এই কইদিন হুনেন না দুই বছর উপকার হাই আবার ব্যথা শুরু হয়েছে দুই বছর হরে আবার এক সপ্তাহতে যেন আবার ব্যথা শুরু হয়েছে এই ব্যথা লই এ ডাক্তারের কাছে চলে গেছে মোবাইলে ভিডিও কলের ভিতরে আটা হাসি হাই আমার হতে এবারে আর না ফাড়াইছে আমার সেদিন স্যারে বলছে এরামা করাবার জন্য এফসা করাবার জন্য রক্ত পরীক্ষা করাবার জন্য এখন আমি সব পরীক্ষা করছি পরীক্ষা এখন করছি করছি আর এবারে ডাক্তারে বলছে এ রগ আছে না মাজার রগ শুকে গেছে এই জন্য ব্যথা লেখা আইতে পারি না তারপরে ডাক্তারে আমারে ভর্তি করছে এক মাসের জন্য ভর্তি হয়েছি আমি পনেরো দিনের দিন সুস্থ হয়ে গেছি কাজ তো আমি কি আর বাজে লেগে কাজ করি এমনি কাজ তো আগে করতাম না নাতি নাতুলো খেলামো খেলাধুলা করুম এগুনের লই স্যারের আমি অনেক অনেক ধন্যবাদ স্যারের ওষুধে আমি সুস্থ হয়েছি আমার যারা ওষুধ খাওয়াইছে যারা আমার ব্যায়াম করাইছে যারা আমার থেরাপি দিছে হেতারা হ্যাঁ, আমারে খুব যত্ন করছে হেতারা হ্যাঁ, খুব আমার ভালো কথা বলছে রুম তো খুব সুন্দর ফিল্ম টিলিম করছে সব কিছু করে দিছে রুমের ভিতরে টিভি আছে এসি আছে ফ্যান আছে সব কিছু আছে আমার কিন্তু দুইজন রোগী সুস্থ হয়ে গেছে তো এই নিয়ে দুইজন যেন ভর্তি হয়ে ভালো হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগছে এবার আমিও চেষ্টা করছি আমিও কেন যেন যে কোনো ভালো কীভাবে ভালো হয়ে যাবে আমিও সুস্থ হয়ে যেতেছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমি এখানে আমি অনেক ডাক্তার দেখেছি কোনো আমি সুস্থ হইনি আমি এই জায়গায় সুস্থ হয়েছি আপনারাও এই নিয়ে সুস্থ হয়ে যেতে পারেন রহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহ ফিজিও বিশেষজ্ঞ কনসালটেন্ট ডিপিএসসি হাসপাতাল আপনারা যে রুগীর আপনারা কথা শুনছেন তো রুগী সম্পর্কে একটু কেস স্টাডি বলি সেটা হচ্ছে উনি Aleya Begum fifty five years old women আমাদের ওনার বাড়ি হচ্ছে ফেনি ফেনি জেলা অবস্থিত উনি আসলে মাল্টিপল কমপ্লিকেশন ডিজিজ নিয়ে আমাদের কাছে আসছে যেটা অনেক কিছু ডায়াগনোস ছিল না আলহামদুলিল্লাহ মহানরবুল আলমিন আমরা উসিলা যে আমরা ওনাকে ডায়াগনোসিসটা করতে সক্ষম হয়েছি যার কারণে উনি কিন্তু আসলে চিকিৎসায় অনেকটা ইমপ্রুভ যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি প্রত্যেকটা রোগীদেরকে যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে রোগের রোগ নির্ণয় করতে হবে আগে যে রোগের কারণ কি what is the name of the disease এখন অনেকের একটা রোগ থাকতে পারে অনেকের চারটা রোগ থাকতে পারে অনেকের পাঁচটা রোগ থাকতে পারে আর শারীরিক সমস্যাটা এটা আমরা বলি ক্লিনিক্যাল ফিচার মানে আপনার কমপ্লেন আমরা বা আমরা এক্সামিনিং করে কি পাচ্ছি সেটা হচ্ছে শারীরিক সমস্যা হতে পারে কি হতে পারে আপনি বলবেন ব্যথা কি হতে পারে আপনি বলবেন হাঁটু ভাস করতে পারেন না কি হতে পারে আপনি হাঁটতে পারেন না লেখতে পারেন না খাইতে পারেন না চোখে দেখেন না পেট ব্যথা এগুলো হচ্ছে আপনার শারীরিক সমস্যা কিন্তু এগুলো কোনো ডায়াগনোসিস না হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস যেমন পিএলআইডি কোমরের ব্যথার অন্যতম কারণ হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস যেমন স্পন্ডালো এস এসপি what is the diagnosis diabetes diagnosis osteoarthritis যে কোনো জোড়া এটার নাম হচ্ছে ডায়াগনোসিস সো আমাদের এই রুগী আলায়া বেগম উনি অনেক সমস্যা নিয়ে আসছে কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে ওনার ডায়াগনোসিসটা অনেক বেশি উনি কিছু রোগ আগেই ক্যারি করে করছিল যেটা হচ্ছে ওনার হাই ব্লাড প্রেশার ছিল ওনার ডায়াবেটিস মেলাইটাস ছিল আমরা এখানে এসে উনি যে কমপ্লেনটা নিয়ে আসছে সেটা হচ্ছে ওনার কোমর ব্যথা পায়ের দিকে ব্যথা হয়ে যায় পা অবশ হয়ে যায় পা ভাস করতে অসুবিধা হয় ডান পা স্পেশালি ওনার অবসভাবটা এবং জিজি করে এবং মুভমেন্ট করতে হাঁটুতে ব্যথা হয় এবং উঠবস করতে কষ্ট হয় এবং উনি ভাস করতে পারতো না সো এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে আসার পর আমরা যেটা ডায়াগনোসিস করেছি যে ওনার প্রথমত ব্লাডে এনিমিয়া আছে এনিমিয়া রক্ত শূন্যতা হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম তারপরে হচ্ছে ওনার স্পন্ডাইলো আর্থবিতে একটা আর্থ্রাইটিস রোগ আছে অটিমিউন ডিসঅর্ডার বলি বাত রোগ বলে বাংলাদেশের মানুষ এই জাতীয় একটা রোগ ওনার আছে স্পন্ডল আর্থোপেথি এবং ওনার পিএলআইডি কোমরের ডিক্স প্রোলাপস এটা নিয়ে আমরা কয়েকবার ভিডিওতে দেখে দেখিয়েছি এবং ওনার ডিক্স প্রোলাপসটা কয়েকটা গ্রেড হয় সেটা হচ্ছে প্রোটিউডেড ডিক্স প্রোলাপস এল ফোর ফাইভ এ হচ্ছে প্রোটিউডেড এবং বাকিগুলা হচ্ছে ডিক্স bulge L one two three five S one এবং ওনার ঘাড়েও সেম ডিক্স প্রোলাপ সার্ভাইকেল স্পাইন ডিক্স প্রোলাপ যেটা আমরা প্রোলাপস ইন্টার বার্টেব্রাল ডিক্স পিআইডিসি ফাইভ সিক্স সেভেন ঘাড়েও রকচাপ খেয়েছে এবং হাড় ক্ষয় পুরা মেরুদণ্ডের হাড় ক্ষয় এবং হাঁটুতে grade two grade two grade one grade two grade three grade four then grade five grade two osteoarthritis আছে ওনার হাঁটুতে গ্রেড টু অস্টিও আর্থ্রাইটিস এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করেছি তো আলহামদুলিল্লাহ এই ডায়াগনোসিসটা ইজ ইম্পর্টেন্ট মানে আপনি একটা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সব কিছু ওষুধ দিবে থেরাপি দিবে আকুপাংচার করবে ব্যথা কমে যাওয়া no this is not treatment হাঁটতে পারা মানে ট্রিটমেন্ট না আপনাকে অ্যাট ফার্স্ট একজন specialist should diagnosed your disease prognosis of disease রোগের ভবিষ্যৎ কি সেটা আপনাকে জানাবে আপনার কি রোগ হয়েছে সেটা জানাবে কি কারণে হয়েছে সেটাও জানাবে কজ অফ দ্য বা aetiology of the disease so এই জিনিসগুলো আপনি যখন জানবেন দেন ডাক্তার সাহেব তার জ্ঞান লব্ধ তার কাছে যে রিসোর্স চিকিৎসা বিজ্ঞান তার হাতে আছে সেটা সে অ্যাপ্লাই করবে করার পর আপনি ভালো হলেন বা সুস্থ হয়ে গেলেন কিন্তু ওই যে কথাটা বললাম ডায়াগনোসিস এটা আপনি যখন জানলেন তাহলে আপনি কি করবেন আপনি জানবেন আপনার কি রোগ আছে আপনি ভবিষ্যতে আপনি নিজের থেকেই কিন্তু নিজের প্রোটেকশন নিতে পারবেন যে আমার ভিটামিন ডি কম আছে আমার হাড় ক্ষয় আছে আমার ডিস্ক প্রলাপস আছে সো আমি ডাক্তার সাহেব এভাবে চলতে বলেছে এই ব্যায়ামটা করতে বলেছে এটা না করেছে ওটা করেছে খাবার নিষেধ করেছে এবং আপনার বয়সের সাথে আবার কয়দিন পরে ওনার সাথে দেখা করতে হবে কদিন পর পর কি চিকিৎসা নিতে হবে আবার থেরাপি লাগবে কিনা সো এই জিনিসটা আপনি ক্লিয়ার নিজের থেকে বুঝবেন একেবারে ফি সাবিল্লা ডাক্তার উপরে ছেড়ে দিলে কিন্তু চিকিৎসা হবে না রোগ আপনার সুস্থতা আপনাকে করতে হবে আমরা ডাক্তাররা শুধু আমাদের জ্ঞানলব্ধ গবেষণা আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দেই এবং সঠিক পথ দেখাই আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনি কি প্লেনে যাবেন না ট্রেনে যাবেন না বাসে যাবেন না লঞ্চে যাবেন না হাওয়ায় উড়িয়ে যাবেন না হেঁটে হেঁটে যাবেন কোন রাস্তায় যাবেন নারায়ণগঞ্জ হয়ে যাবেন নাকি মুন্সীগঞ্জ হয়ে যাবেন এই রাস্তাটা শুধু আমাদের কাজ